রাখছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঠিক সেই চিন্তাধারার মধ্য দিয়ে যে নেতা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই প্রাণ প্রিয় নেতা সবাই আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলা মানুষের কাছে তার উপহার সামগ্রী পৌঁছে দেয় তো আমরা যারা তার সহকর্মী সংসদ সদস্য তাদের এলাকায় তাদের মাধ্যমে এগিয়ে আসে এবং আমাদের আপনাদের দ্বারা নির্বাচিত বিভিন্ন জায়গার প্রতিনিধি তাদের মাধ্যমে তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় আজকে আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত এই ছবিটা দেন এদিক তাকান আঙ্কেল মমতাজ বেগম হোস্টেলা মমতাজ বেগম যার কাছে রয়েছে স্লিপ আছে আর দিয়ে দে তার কাছে স্লিপ আছে একটু ঘোমটাটা একটু চাচ্ছি তাকান এদিকে তাকান এদিকে